খারাপ খারাপ খারাপ খারাপ ওই জমা লকডাউনের কারণে আসছে এভাবে লঞ্চে আসতে পারিনি লঞ্চ বন্ধ হ্যাঁ। এই জন্য ইয়া ডবল ভাড়া দিয়ে ট্রেক আসতে হয়েছে ফ্যামিলি ওখানে বাসা ছেড়ে দিছি আমি গাড়ি চলাই গাড়ি ড্রাইভার বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্ট কলাশির থানা আসার পথে কোনো সমস্যা হয় না আসার পথে সমস্যা আমার আমার বাসা বাড়ির মাল আমার সমস্যা নেই আচ্ছা। আচ্ছা, মালবাহী গাড়ি ট্রাক ট্রাক আচ্ছা, আমি চট্টগ্রাম বান্ধবানে থাকি বান্ধবানে থাকি আর যাবেন কোথায় চট্ট গলাশিয়া থানা পথে পথে কোথাও কোনো কেউ সমস্যা করে না না মানে কি কারণে রওনা দিলেন এইভাবে আমাদের ইয়ে তো বন্ধ লঞ্চ বন্ধ হ্যাঁ। আমি বাসা বাড়ি ছেড়ে দিয়েছি আচ্ছা, আমি বাড়ি বাড়ি চলে আচ্ছা। গেছি ফ্যামিলি আচ্ছা। তো বাসা বাড়ি বন্ধ যখন ছেড়ে দিয়েছি লকডাউন লকডাউন দিয়ে লকডাউন দিছে লঞ্চ বন্ধ তুই কীভাবে আসবো আমি তো লঞ্চে আসতাম লঞ্চ সাতপুরে লঞ্চে আসতাম এখন ওই ডবল টাকা দিয়ে আমার ট্যাগ নিয়ে আসতে কত টাকা কই যাবেন এটা অবশ্য ID card Thank you. Thank you. সামনে খারাপ দেখা যায় হাজার টাকা বান্দরবান বান্দরবান অবসর আইডি কার্ড সামনে খারাপ হরবেন উইন্টারে খোলাখুলি স্পর্শ করে আদর করা থেকে বিরত থাকুন যেসব জায়গায় ঘন ঘন হাত লাগাতে হয় যেমন টেবিল চেয়ার রাস্তার ব্যাগ দরজার হাতল ইত্যাদি মানচিত্র রাখুন কাশি জ্বর বা শ্বাসকষ্ট হলে এক ছয় দুই ছয় like you. સાહેબને હોય એમને વિડીયો ફોટો નથી Thank you.